快吃，体验不好了。 খাবেন আপনারা এগুলো কি জানেন ডিম আর ডিমের ভিতরে বাচ্চা 这可香了， মানে বাচ্চা এখনো ফুটে ওঠেনি এই দুই একদিন পরে ফুটে উঠবে এই রকম এইরকম ডিম কিন্তু এরকম ডিম থেকে যেই পোঁচা একটা গন্ধ বের হয় এই গন্ধটা শুনলে সাতবার বমি আসবে আপনি দেখিয়েন মুরগ যখন বাচ্চা ফুটানোর জন্য বসে তখন বাচ্চা ফুটানোর দু চার দিন আগে ওই ডিমগুলো যদি আপনি ভেঙে দেখেন হয়তো এখানে বাচ্চা একটু একটু ফুটছে আর না হলে এখনও ফুটেও না কিন্তু বাঙ্গার পরে ডিম থেকে যে এমন একটা দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধ মানে নাকে নেওয়ার মতো সাধ্য থাকে না মানে বমি আসবেই আসবেই আর সেই ডিম ডিমের বাচ্চাগুলা কিভাবে খাচ্ছে মানে মানুষ চায়না মানুষ ঠিক আছে চায়না দেশের মানুষ ওরা কিন্তু ওরা কি মানুষ নাকি ফেতনি মানে কি বলবো বুঝতে পারতেছি না মানে এগুলো খায় মানুষ তাও আবার একেবারে কাঁচা গায়ের মধ্যে লোমটোম আছে বা মুরগির বাচ্চা এগুলো সহ মানে এরা এরা পৃথিবীর এমন কিছু নেই যে খায় না যা দেখলাম চাইনিজে আপনি গেলে দেখবেন পৃথিবীতে মাটির নিচে মাটির উপরে যত জিনিস যত প্রাণী আছে এমন কোনো প্রাণী নাই যে ওরা খায় না